ওকে ধন্যবাদ রেকর্ডিং শুরু হয়ে গেছে আচ্ছা দেখেন এখানে কতটা গিগ আছে গিগ মানে কি গিগ মানে হচ্ছে সার্ভিস বা দোকান আমরা স্বাভাবিক ভাষায় বলি দোকান মানে একটা মার্কেটে যেভাবে দোকান দিতে হয় দোকান ওপেন করতে হয় সেভাবে দোকান এইটা একটা দোকান এইটা একটা দোকান এইটা একটা দোকান এইটা একটা দোকান এটা প্রত্যেকজন একজন আলাদা ব্যক্তির আলাদা দোকান প্রত্যেকেই দোকান ওপেন করে রাখছে এখানে যেভাবে মানুষ যায় মার্কেটে হাঁস কিনা কাটার জন্য এখানেও এভাবে মানুষ আছে কাজ করানোর জন্য প্রত্যেকটাই হচ্ছে একটা করে দোকান আচ্ছা যাই হোক আমি একটা ট্যাগ এটা যে জিনিসটা দিয়ে সার্চ দেওয়া হয় সে জিনিসটাকে বলা হয় ট্যাগ ঠিক আছে এই জিনিসটাকে বলা হয় ট্যাগ ফাইবারের বাসায় ট্যাগ বলা হয় যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি দিয়ে যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি দিয়ে কোনো কিছু সার্চ করা হয় খোঁজা খোঁজা হয় সেটাকে বলা হয় ট্যাগ তাইলে ইউটিউব ভিডিও অ্যাডস এসিও এটা হচ্ছে একটা ট্যাগ এই ট্যাগের মধ্যে দেখেন সার্ভিস আছে কতটি সার্ভিস আছে সাতচল্লিশ হাজার দুইশো তিরাশিটি আগে আরও বেশি ছিল কিন্তু গত নভেম্বর মাসে ফাইবার আপডেট করছে ওই সময় আনএক্টিভ সার্ভিস যেগুলো ছিল সেই আনএক্টিভ সার্ভিসগুলোকে সে ডিজেবল করে ফেলছে এখন যে সার্ভিসগুলো আছে প্রত্যেকটা সার্ভিসই অ্যাক্টিভ আছে ঠিক আছে এখন সাতচল্লিশ হাজার দুইশো তিরাশি জন মানুষ যেখানে সার্ভিস দিছে এখানের মধ্যে দেখেন এই যে ব্যক্তি ভদ্রলোক উনি টপ রেটেড উনি আটশো বিশটা কাজ করছে উনি একানব্বইটা উনি ছয়শো তিরি তেপ্পান্নটা উনি একশো আঠারো চুরাশিটা দেখেন ছয়শো তিরানব্বই দেখতে পাচ্ছেন এখানে যারা আছে প্রত্যেকের প্রচুর পরিমাণে কাজ আছে প্রত্যেকের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ কিন্তু আপনি জানেন কি না আপনি পাঁচটা ক্লাস যদি করেন টানা যদি আপনি পাঁচটা ক্লাস করেন তাহলে ফাইবারে একটা অ্যাকাউন্ট করে এইভাবে আপনি এখান থেকে সার্ভিস সেল করতে পারবেন আপনি এভাবে ইউটিউবের ইউটিউবের উপরে পাঁচটা ক্লাস করে আপনি ইউটিউবের উপরে ষাটটা গিগ দিতে পারবেন কেন ইমাজিং কল্পনা করতে পারবেন আমি আপনাদের নিয়ে পাঁচটা ক্লাস করব কিন্তু আপনি ষাটটা গিগ দিতে পারবেন ইউটিউব ফাইবারে তাইলে ষাটটা গিগ ফাইবারে প্রথম লেভেলে ষাটটা গিগ দেওয়া যায় একজন নতুন সেলারের তারা যারা আগে থেকে জানেন তারা তো জানে তাদের উদ্দেশ্যেই জানেন আর যারা নতুন আপনারা জেনে রাখেন এভাবে আপনি এভাবে আপনি ষাটটা গিগ খুলতে পারবেন এটাকে গিগ বলে বা দোকান বলে যাই হোক গিগই বলে ষাটটা গিগ আপনি ওপেন করতে পারবেন এবং আপনি যদি পাঁচটা ক্লাস করেন ইউটিউবের তাহলে আপনি ষাটটাই গিগ ওপেন করতে পারবেন ইউটিউবের উপরে এখন আপনারা একটু কল্পনা করেন আসলে বিষয়টা কতটুকু কিন্তু এটা আসলে খুবই কঠিন খাজনা না খুবই জটিল খাজনা না এখন আপনারা চিন্তা করেন কি প্রথমে ইউটিউবের কাজ করবেন না ফেসবুকের কাজ করবেন স্যার ইউটিউবের কাজ করব স্যার না আপনি বলার প্রয়োজন না বাকিরা বলো আমি কি ইউটিউব দিয়ে শুরু করব ইউটিউব দিয়ে স্যার ইউটিউবই ভালো হবে ওকে আপনাদের সবারই মতামত হচ্ছে ইউটিউব দিয়ে কাজ করব ওকে আজকে যেহেতু আমরা ক্লাসে জয়েন করতে একটু লেট করে ফেলছি আমি সেহেতু আজকে অতি অ্যাডভান্স লেভেলে না গিয়া আজকে একটু একদম সিম্পল লেভেলে স্যার স্যার একটু কথা হ্যাঁ, বলার ছিল স্যার বলবো বলেন বলেন স্যার ওই যে আমার যে গিগ মানে ফাইবার অ্যাকাউন্টটা আছে ওইটা মেবি লিড জেনারেশনের উপর তৈরি করা তাহলে আমি কি ইউটিউবের গিগ কি তো ওগুলি কি সেন্ড দিতে পারবো বা ইয়েস অবশ্যই দিতে পারবেন লিড জেনারেশনটা ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত আপনি একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর বিশাল একটা প্ল্যাটফর্ম এখানে এই যেমন একটা বাজারের মধ্যে যেভাবে জাস্ট একটা বাজারের নাম থাকে কিন্তু এই বাজারের মধ্যে একটা জায়গায় কি হয় সবজি বিক্রি হয় একটা জায়গায় মাছ বিক্রি হয় একটা জায়গায় কাপড়ের সাইড থাকে আরেকটা জায়গায় সবজি মুদির দোকানের বাজার থাকে সব কিন্তু এলোমেলো থাকে না বাজারগুলা আগের বা যেগুলা বাজার প্ল্যান করে তৈরি করা ওগুলা কিন্তু খুবই গুছালু বাজার থাকে মাছের বাজার যেখানে সেখানে একটা জায়গায় মাছের বাজার থাকে তো আমি এই কথাগুলো এখানে এভাবে নিয়ে আসছি কি জন্য বোঝার জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা নাম বা একটা নাম এই একটা নামের মধ্যে বিভিন্ন সেক্টর আছে এই সেক্টরের মধ্যে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা সেক্টর আছে আপনার গুগল মার্কেটিংয়ের একটা সেক্টর আছে ইউটিউব মার্কেটিং একটা সেক্টর লিড জেনারেশন একটা সেক্টর ডাটা এন্ট্রি একটা সেক্টর ইমেল মার্কেটিং একটা সেক্টর ঠিক আছে এগুলো প্রত্যেকগুলোই কী কী একটা সেক্টর তারপরে এসসি অপটিমাইজ e একটা সেক্টর এই সেক্টরগুলা এই সেক্টরগুলা আপনার এক একটা আপনি শুধু যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা ফাইবারের গিগ ওপেন করতে পারেন তাহলে এই যে আট নয় দশটা সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরের কাজ করতে পারবেন এখানে অনায়াসে গিগও দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি কি বিষয়টা বুঝাইতে পারছি মিতুন ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সো দ্যাট এবং একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ারলি বলি যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং যারা করে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে যারা শুধু ইউটিউব দিয়েই কাজ করে ইনকাম করে ইভেন আমি আমার ব্যক্তিগত কথাই বলি আমারও মূল টার্গেটই তাকে ইউটিউব এবং আমার প্রথম নলেজটা ইউটিউব দিয়ে ইউটিউব প্রমোশন দিয়ে শুরু করছি এবং যত ইনকাম সবগুলো ইউটিউব দিয়ে করতেছি আর বাদ বাকিগুলো টুকটাক মনে করেন ইউটিউবের উপরে যদি আপনার যে সিক্সটি পার্সেন্ট ইনকাম হয় তাহলে অন্য সবগুলো মিলে ফোর্টি পার্সেন্ট ইনকাম স্যার আপনাকে আজকে মনে হয় একটা দেখেছিলাম স্যার এক বায়ার ইউটিউবের কাজ দিতে চাইছিল স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো এই এই বিষয়গুলো হচ্ছে আপনার ইউটিউবের কি কাজও বেশি আমি বলি আপনাদের অলমোস্ট অলমোস্ট পৃথিবীতে প্রায় টেন বিলিয়নের উপরে ইউটিউবার ইউটিউবার আছে ঠিক আছে এখন ওই ইউটিউবারগুলা বিশেষ করে ইউরোপের ইউটিউবার যারা আছে তারা কি করে জানেন একটা ভিডিও পোস্ট কইরা রাইকা দে এই ভিডিওটা এসিও কীভাবে করতে হয় ভিডিওটা কিভাবে প্রমোশন করতে হয় এই বিষয়গুলো তারা জানে না আবার কি করে জানেন অনেকেই বলে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে গেছে তোর চ্যানেল থেকে ইনকাম শুরু হয়েছে না তখন না হয়েছে না তাইলে তুই কি করস একটা কথা তার দূর একশো ডলার একশো টাকা খরচ করলে তো আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাব আমি কিন্তু একশো টাকা আমার কাছে একশো টাকা মানে দশ হাজার টাকা তার কাছে একশো টাকা মানে একশো ডলার মানে একশো ডলারই সদেব তা সে দেড়শো ডলার দুইশো ডলার দিয়ে মনিটাইজ করতে চায় না তার দুইশো টাকা খরচ করে তার মনে ধরি আমার দুই রুজের ইনকাম দুই রুজ তো কাজ করলেই আমার দুইশো ডলার হয়ে যাচ্ছে নে দুইশো ডলার তুই আমার আমার চ্যানেলটারে বাবা মনিটাইজ করে দে মনিটাইজ করে দে মানে হচ্ছে ইনকামের অবস্থায় এখন আর ইউটিউব চ্যানেলে মনিটাইজ শব্দটা না ইউটিউব চ্যানেলে হচ্ছে আর্নিং মানে আপনি আর্নিং অ্যাপ্রুভাল পর্যন্ত যে অপশনটা সেটা আগে আগে ছিল মনিটাইজার এখন হচ্ছে আর্নিং তো এই বিষয়টা এই পর্যন্ত যাইতে হলে যে কাজগুলো করতে হয় সেগুলো মানুষ দিয়ে করাই ফেলে ঠিক আছে এই জন্য আমরা বাঙালিরা যারা ডিজিটাল মার্কেটার ফ্রিলান্সিং করি তাদের কাছে ইউটিউবের কাজ বেশি আসে যারা ইউটিউবের কাজ জানে এবং ইউটিউবের জন্য সঠিক পরিমাণে বায়ার পর্যন্ত যারা পৌঁছাইতে পারে তাদের কিন্তু কাজের কোনো অভাব হয় না ইনকামেরও অভাব হয় না কথা বলছে এবং সবচেয়ে সহজ ইজি হচ্ছে ইউটিউবের কাজ করা এটা কাছে হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি বা বায়ারের কাজ করা আসেন আপনি ব্যক্তিগত কাজ করার জন্য আজকে বাসার ভাইয়ের কথা বলি বাসার ভাই কিন্তু আজ থেকে ছয় মাস আগে কিচ্ছু জানতো না হ্যাঁ আজকে ছয় মাস আগে সম্ভবত বাসার ভাই কম্পিউটারটাই ওপেন করা ভালো করে জানতো হ্যাঁ আমি আমি সন্দেহাতে কিন্তু যেই একদিন মোবাইল নিয়ে বসতে গেলো আর আমার পুস্ট দেখলো বাসার ভাই আসলো বাসার ভাই আইসা কী করলো আমার সাথে যুক্ত হইলো কোর্স করলো প্রথমে আমার ফ্রি কোর্সে ভর্তি হলো তারপরে সে আমার পেইড কোর্সে আসলো জাস্ট পেইড হ্যাঁ, কোর্সে আসার পরে বাসার ভাই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছে বাট সে কিন্তু শুধু ফ্রি কোর্স দিয়েই সে কী করছে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলছে আজকে দেখেন ইউটিউব চ্যানেল ওপেন করে কাজ শিক্ষা এখন সে করতেছে আপনাদের ক্লাস নিচ্ছে তার সাথে সে আবার ওই ইউটিউবে টিউটোরিয়ালগুলো আপলোড করতেছে তার মানে কি সে ইন্টারন্যাশনালি যেমন কাজ করতেছে তেমনি সে চেষ্টা করতেছে লোকালিভাবে নিজেকে ব্র্যান্ড করার জন্য লোকালিভাবে সে নিজেকে ব্র্যান্ড করার জন্য চেষ্টা করতেছে এখন বাসার ভাই যেভাবে ব্র্যান্ড করতেছে ধীরে ধীরে একসময় তার ভিডিওগুলো র্যাঙ্ক করবে সাবস্ক্রাইব বাড়বে একসময় চ্যানেলটাকে সে যদি আর্নিং পর্যায়ে অর্থাৎ মনিটাইজ করে ফেলে তাহলে সে ঘুমাই ঘুমিয়ে খেব সে দুই দশ দিন বারো দিন পরে একটা ভিডিও দিব আর সেখান থেকে একটা আর্নিং আসবো মানে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিতে হবে বাইরকে না না এখানে আসতেছি আসতেছি কাজের পরে কাজের পরিমাণগুলো পরিধিগুলোতে আসতে আগে আমি আপনাকে ভূমিকাটা নিয়ে আসি এখন যে বিষয়টা হচ্ছে এখানে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কি আপনি যেমন লেখালি কাজ করতে পারেন ইন্টারন্যাশনালিও কাজ করতে পারবেন আবার আপনি নিজেকে নিজে ব্র্যান্ডিং করতে পারতেছেন হ্যাঁ আপনি একজন ফ্রিল্যান্সার প্রত্যেক ফ্রিল্যান্সারের প্রথম নম্বর একটা কাজ হচ্ছে তার একটা ব্র্যান্ডের প্রয়োজন ব্র্যান্ড হইতে হলে কিসের প্রয়োজন তার একটা ফেসবুক পেজের প্রয়োজন তার একটা ফেসবুক গ্রুপের প্রয়োজন তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন তার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট প্রয়োজন লিঙ্কডিনের পেজের প্রয়োজন তারপর হচ্ছে তার একটা ইউটিউব চ্যানেলের প্রয়োজন ইউটিউব চ্যানেলে কিছু ভিডিওর প্রয়োজন ভিডিও দেওয়া থাকবে এইগুলো তার হচ্ছে সে নিজেকে ব্র্যান্ড করতে হলে এই জায়গাগুলোকে সে কী করতে হবে প্রফেশনালি নিয়ে আসতে হবে ঢাকামে ইউটিউব চ্যানেলটাকে আপনি নিজেকে ব্র্যান্ড করতে পারতেছেন কোনো বায়ারের সাথে কথা বললেন ভিডিও কলে হয়তো বা কথা বলার প্রয়োজন হইলো আপনি ভিডিওটা সাথে সাথে আপনার চ্যানেলে পোস্ট করিয়া দিয়ে দিলেন আরেকজন বায়ার বলল ট্রাস্টের জন্য এই যে কিছুদিন আগে এখানে ফরুজ ফিরুজ আলী ভাই একজন দেখছি অ্যাটেন্ড হয়েছে উনার উনার একটা বায়ার উনার বায়ারের জন্য উনি পোর্টফোলিও চাইছে ওই সময় আমরা কী করছি ইউটিউব চ্যানেলটা দেখাইছি আমার ফাইবারটা দেখাই দিছি এই ইউটিউব চ্যানেলে আপনি যখন অন্য দেশের মানুষের সাথে কথা বলবেন সে কাজ দিয়েছে এই বিষয়টা আপনি যখন দেহে দিতে পারবেন তখন আপনার প্রতি সে ট্রাস্টেড হয়ে যায় যে না ওই ভদ্রলোক তো আগে মানুষের কাজ করছে এই ভদ্রলোকের সাথে কাজ করছে এটা হচ্ছে তার ডকুমেন্টারি তাহলে এটা একটা স্ট্রং ডকুমেন্ট কথা বুঝতে পারছেন সো আপনি এটা ব্র্যান্ড করতে পারতেছেন নিজেকে গ্রো করতে পারতেছেন আচ্ছা এখন আসেন একজন ভাই প্রশ্ন করছেন আসলে ইউটিউবের কাজটা কি ইউটিউবের বেসিক নম্বর কাজ হচ্ছে আপনাকে জানা আপনার আমাদের বায়ার অনেক সময় কাজ দেয় তার চ্যানেলটাকে অপটিমাইজ করে দেয়া অর্থাৎ ফুল সেট করে দেয়া এটা একটা কাজ দেয় দুই নম্বর কাজ হচ্ছে চ্যানেলের ভিডিওটাকে এসিও e করে দেয়া অপটিমাইজ করে দেয়া এটা হচ্ছে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে তার ভিডিওটাকে প্রমোশন করে দেয়া চার নম্বর কাজ হচ্ছে তার চ্যানেলটাকে আর্নিং পর্যন্ত পৌঁছে দেয়া তার মানে হচ্ছে তার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ওয়ান সাবস্ক্রাইব এগুলো ফুলফিল করে দেয়া ঠিক আছে পাঁচ নম্বর বিষয় হচ্ছে ইউটিউবের চ্যানেল চ্যানেল মেনটেন করার জন্য দেখাশোনা করার জন্য কাউকে ম্যানেজার হিসাবে নিয়োগ দেয় অনেক কোম্পানি আছে বা অনেক ইউটিউবার আছে যারা কি করে তারা বলে যে আমি আমার চ্যানেলটাকে আমি কাজ করার সময় নাই আর জানেন তো ইউরোপিয়ান বা অন্য দেশের মানুষগুলো খুব বিজি থাকে ওরা কি করবে একটা ভিডিও হাঁট হাঁটতে হাঁটতে মোবাইল দিয়ে একটা ভিডিও করবে গাড়িতে বসে সেই ভিডিওটা আপলোড করে দিয়ে দিবে সে কিন্তু অপটিমাইজ করে জানলেও অনেক সময় করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে জানে না আর যদি জানে তার তারা অপটিমাইজ স্যার আপনার ইউটিউবের আপনার ওয়াচ টাইম আর এটা 1000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম আর আপনার 1000 সাবস্ক্রাইবার এগুলো কি এসএমএম প্যানেল থেকে নেয় নাকি এগুলো কিভাবে কমপ্লিট করে না না অর্গানিক ভাবে কমপ্লিট করা যায় but it is so tough আর বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নিলে সেটা কিভাবে নেওয়া হয় সেটা তো দেখাইব অবশ্য বেশিরভাগ ফ্রিলান্সিং যারা করে বা যারা ইউটিউবের কাজ করে তারা বেশিরভাগই মনে করেন আটানব্বই পার্সেন্টই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই করে থাকে আচ্ছা, মানে টাফ করা যায় না এরকম কোনো কথা না টাফ ঠিক আছে তবে আমি আমার একটা চ্যানেল ছিল হ্যাঁ চোদ্দ হাজার ঘন্টা পর্যন্ত করতে পারছি কিন্তু যে সময় আমার মনিটাইজার অপশন ছিল যে টপিকটা নিয়ে কাজ করছিলাম ওই টপিকটা মনিটাইজেশন অফ করে দিয়েছে তারপর কিছুদিন পরে কয়েকটা রিপোর্ট এসে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে বাট কিন্তু স্যার বাংলারা বোঝে না যে এগুলো আপনার ওই কিভাবে নিছে নাকি না এগুলো বুঝে না কারণ ওয়েবসাইটের মাধ্যমেও দিলে ওইগুলো আমি আপনাকে বলি বলতে পারবেন ইমেল মার্কেটিং করে মার্কেটিং করে এ আমার এ অনেক আছে তার ওয়েবসাইটের জন্য ইমেল নেই ওই ইমেলগুলো মানে হচ্ছে একটা ইমেল মানে হচ্ছে একটা একটা ইউটিউবের সাবস্ক্রাইব ওরা ইয়া কি করে ওয়েবসাইটের মধ্যে ওই ইমেলগুলো সেট আপ করে রাখে যেগুলো মনে হয় একজন পার্সন ওটা তাদের ওয়েবসাইটের কাজের সিস্টেম কাজ কীভাবে তারা করে এটা তারা জানে এই পৃথিবীতে ডেভেলপের কি কোনো অভাব আছে তো ওইভাবে তারা একটা করে প্রত্যেকটা একটা ইমেল সেট করে যে ইমেলটা কি করে যে ইমেলটা কাউকে সাবস্ক্রাইবের প্রয়োজন হইলে ওই ইমেইলের মাধ্যমে সাবস্ক্রাইব দিয়ে থাকে ঠিক আছে তো একজন বায়ার যদি দেখে তার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে যে সাবস্ক্রাইবারটা আসছে সেই সাবস্ক্রাইবারটার অথেন্টিকেশন আছে কি না তখন সে দেখলো তার ইমেইল আছে তার একটা নামও আছে তার একটা ছবিও থাকে সো দ্যাট এখান থেকে বায়ার কোনো কিছু ধরতে পারে না কথা বুঝতে পারছেন তবে ওগুলা এই ট্রাফিকগুলা কি নাই আর জীবনে ওরা ট্রাফিক ভিজিট হবে না আজকে আপনি আমি যেভাবে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করলে আবার তার চ্যানেলে ভিজিটর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই সাবস্ক্রাইবগুলো কখনো ট্রাফিক হবে না আবার মানে আবার চ্যানেলে ভিজিট করবে না এটাই হচ্ছে পার্থক্য বাট কিছু অথেন্টিকেশন এবং কিছু রিয়েল ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে কাজ করলে আপনি <coughs> আপনার চ্যানেলের কোনো প্রবলেম পড়বে না ওকে এখানে টেক কি জানি একটা নাম কে একটা ব্র্যান্ডিং নাম আছে ওখানে মূল নাম নাই টেক্ষি নামে ওই ভাই বলছিলেন যে ওনার চোদ্দ হাজার ঘন্টা ওয়াশ টাইম করার পরেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নাই আসলে আপনি কি নিয়ে কোন বিষয়টা নিয়ে ভিডিও দিছিলেন যার কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নাই আমারটা আরো তিন চার বছর আগে স্লাইড ভিডিও আছে না যে স্লাইড ভিডিও নিয়ে কাজ করতাম কিন্তু হচ্ছে যে সময় ওয়াচ টাইমের সময়টা আসছে তখন এটা অফ করে দিচ্ছে স্লাইড ভিডিও মানে কোনগুলো আমার একটু ক্লিয়ারলি বলেন সব স্লাইড বিভিন্ন ছবি দিয়ে যে কাজটা করে ও এইটা তো হচ্ছে আপনার ভিডিও বানিয়ে করে <laughs> হ্যাঁ বুঝতে পারছি এগুলারে আপনার এগুলা হলে আপনার ওই যে এখন বর্তমানে এগুলারে কপিরাইট হিসাবে দইরা ফেলে অফ করে দিছে তখন কাজ করা যেত এখন আর এগুলা আমার একটা ভিডিওতে 4 মিলিয়ন প্লাস ইমপ্রেশন গিয়েছিল oh my god that's amazing যাই হোক সমস্যা নাই আপনি আবার প্রত্যেকটা ভিডিওতে 30000 40000 প্লাস ভিউজ আবার শুরু করেন আমরা একটা মানে অলস মানুষ মোটিভেশন ভাই হারাই ফেলছি মোটিভেশন হারাই ফেলবেন কেন এই যে টেক জোন বাংলা এলটিডি যেটা জি এটা কিন্তু আমার চ্যানেলে এটা এখনো কাজ শুরু করি না আবার শুরু করব করব ভাবতেছি না না এটা টেক রিলেটেড করব তাই আমি একটা বিষয় আপনাদের বলি একটা বাচ্চা কি বলবো আমি একটা প্রশ্ন করব হ্যাঁ আচ্ছা শেষ করি একজনকে বাইকে শেষ করে একটা একটা বিষয় বলি আমি আপনাকে আপনি আপনি দেখবেন একটা বাচ্চা কি একদিনই হাঁটা শিখে ফেলে না এক প্রথমে একটু কষ্ট হয় তারপরে যখন একটু একটু হাঁটা শিখে তখন কয়েক পাড়া দেওয়ার পরে সে হুচট খেয়ে পড়ে যায় তাই বলি কি ওই বাচ্চা কি আবার ওই জায়গায় পড়ে গেছে বলে আর হাঁটা বাদ দিয়ে দে না আচ্ছা একটা বছর সময় লাগছে হ্যাঁ, আমার কথা বলি ফ্রিল্যান্সিং শুরু করার পরে নয় মাস পর্যন্ত আমি কোনো কাজ পাইনি কল্পনা করেন এই নয় মাস কিন্তু কি আমার অ্যাক্টিভিটিস ভয়ানকভাবে ছিল আমার অ্যাক্টিভিটিস দেখে আমার যে ট্রেনার ছিল সে কল্পনা করে পারি আমি যে নয় মাস কাজ পাই নাই কিন্তু সে আমাকে অনেক মোটিভেশন করছে যখন আমি নয় মাস পরে কাজ পাইলাম সাতটা কাজ করার পরে আমার ফাইবার অ্যাকাউন্টটা চলে গেলাম এখন বুঝেন সাথে সাথে লিঙ্কড ইন অ্যাকাউন্টও চলে গেল আচ্ছা ওই সময় যদি আমি ওই যে নয় মাস পরে দো নয় মাস পর্যন্ত কাজ পাই না এখন কাজ পাইলাম তো আমার ফাইবার গেল লিঙ্কডিনও গেল ঠিক আছে সাথে আমার একটা পেজও গেল এত কিছু চইলা গেল আর যা আর ফ্রিলান্সিং করতাম না আচ্ছা ওই সময় যদি আমি বাদ দিয়ে দিতাম এখন কি আমি আপনাদের আপনাদের লাগাল পাইতাম না না তার মানে বিষয়টা কি হচ্ছে আমি হুচুট খাইলাম এই কথা এটা বিষয় না বিষয়টা হচ্ছে হুচুট থেকে আমি উঠতে পারলাম কিনা সেটা হচ্ছে বিষয় এজন্য একটা প্রবাদ আছে কোন লেখকের জানি একটা প্রবাদ আমি আপনার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আপনার নাম ভুলে গেলাম তখন বিল বিল গেটস বিলগেটসের একটা প্রবাদ আছে প্রবাদটা হচ্ছে গরিব হয়ে জন্ম নেওয়া কোনো পাপ নয় বা কোনো অন্যায় হয় অন্যায় নয় কিন্তু আপনাকে গরিব অবস্থায় মৃত্যুবরণ করাটাই হচ্ছে পাপ এবং অন্যায় তা এই কথার থেকে বিষয়টা হচ্ছে আপনি পারেন না এটা কোনো অন্যায় নয় কিন্তু আপনি পারেন না এই শব্দটা নিয়ে যে আমি পারি না এই শব্দটাই নিয়ে মৃত্যুবরণ করাটা পাপ আপনাকে পারার জন্যই তো পৃথিবীতে দেওয়া হয়েছে এই পৃথিবীতে আল্লাহ তালা পাঁচটা বিষয় ছাড়া বাদ বাকি সবগুলোই পারবেন এই ব্যবস্থা আল্লাহ দিয়েই দিছেন তাহলে আপনি একবার হেরে গেছেন বলে কি বাদ দিয়ে দিবেন তাহলে তো এই হেরে গেছেন যদি এই শব্দটাই তখন ল্যাপটপটা ছিল না ল্যাপটপটা আনার পরে আর কাজ করা হয় না শেষ করি ভাই বলি এখন যদি হেরে যাবেন বলে বাদ দিয়ে দিতেন তাহলে আল্লাহ সুরা আসরে কখনোই নাজিল করতো না সূরা আসরের মধ্যেই তো নিশ্চয় দুঃখের পরে সুখ আছে এই কথাটা বলে আছে না জি তাহলে সূরা আসর যারা জানেন তার সময় পাইলে তার একটু ব্যাখ্যা পড়েন অর্থ পড়েন লাসরি ইনসান <clears throat> তাইলে এই এই সূরার মধ্যেই তো আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় দুঃখের পরে কি আছে সুখ আছে সুখ আছে তার মানে হচ্ছে আল্লাহ তালাই বলছেন দুঃখ পাইবা আল্লাহই বলছেন দুঃখ আল্লাহ দুঃখ দিবে এখন এই কথাটার মানে হচ্ছে আল্লাহ তালাই দুঃখ দিবে কষ্ট দিবে এই কষ্ট দুঃখ যে সহ্য করতে পারবে সুখটাই তার জন্য বরাদ্দ জি বুঝতে পারছেন তাহলে আমি একবার হেরে গেলাম যদি এই এই শব্দ দিয়ে যদি আমি সব বাদ দিয়ে দিই তাইলে তো আর আমার সুখ জীবনে পাওয়া হবে না কথা বুঝতে পারছেন আমি পড়বো চুট করে পড়বো তাই বললি আমি সেখানে তাকলে হবে না আমাকে আবার দাঁড়াইতেই হবে নদীর বাঁধ যদি শুধু বাঁধতেই থাকত তাহলে আজকে বাংলাদেশ নামক কোনো জায়গায় থাকতো না পদ্মা এবং মেঘনার ভাঙনে নদী টোটাল বাংলাদেশই নদী গর্বে চলে যাইত কিন্তু নদীর বাঁধ এইবার বাংলে আরেকবার গড়ে এই নদীর বাঁধ বাঙ্গা এবং গড়ার মধ্যে তাহার কারণে বাংলাদেশ নামক জায়গাটা এখনও আছে ওই পদ্মা নদীটাও বিশাল বড় হয় নাই মেঘনা নদীটাও সাগর হয় নাই কথাটা বুঝতে পারছেন সুতরাং আপনি পড়বেন আপনার জীবনে কষ্ট আসবে সেখান থেকে আপনাকে উঠতেই হবে এটা হচ্ছে বিষয় আপনি কোন কষ্টকে জয় করার জন্যই এটা শক্তি তৈরি করেন আর যারা কষ্টকে জয় করার জন্য শক্তি তৈরি করে তারা হারে না এটা মনে রাখবেন এখন সজীব ভাই কি বলবেন বলেন স্যার যেহেতু আমাদের মানে ইউটিউবের কাজ শেখানো মানে শেখাবেন বলছেন সেহেতু কি আমাদের পরিপূর্ণ অ্যাডভান্স পর্যন্ত শেখাই দিবেন মানে ওয়েবসাইট থেকে কিভাবে সাবস্ক্রাইব মানে নেওয়া যায় আপনাদের ইউটিউবের কাজ করার জন্য 60টা গিগ কিভাবে দেয়া লাগে এতটুকু শিখিয়ে দেব ইনশাআল্লাহ আর ওয়েবসাইট থেকে কিভাবে সাবস্ক্রাইব নাই এটা সব বললাম তো মানে ইনশাআল্লাহ শিখাইলে অনেক উপকারিত হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন তো আর আজকে ক্লাস শেষ করতে ক্লাসই করতে পারলাম না যেহেতু আবার সাড়ে দশটায় আবার ক্লাস আছে আজকে এই পর্যন্ত থাক আর এই ক্লাসটা আবার আমি কোন দিন নেওয়া যায় ভাই রুটিনটা কি দেখেন না কালকে কালকে আবার আমি ক্লাস নিতে পারবো না আছে নাকি আচ্ছা বুঝছি বসর ভাই এখন হয়তো কোনো কাজে আছে আগামী রবিবার দিন আপনাদের এক নাম্বার ক্লাস হবে ইউটিউবের বুঝতে পারছেন একদম বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ আপনি যদি শুধু স্কিল হিসেবে আপনার ইউটিউবকেই ধরিয়ে রাখেন তাহলে আপনি এখান থেকেই আপনার জীবন চালাইতে পারবেন এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের শিখিয়ে দিব একদম ফ্রিতে আপনারা 100% নিশ্চিত থাকেন তবে হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন রবিবারে হ্যাঁ রবিবারে আপনারা অ্যাক্টিভ থাকবেন রবিবারে 9টা ক্লাস হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম